হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা ভি ওয়ান ফোরটি ফোনটি হ্যান্ড রিসেট দেব এবং এটার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছে কাস্টমার কিভাবে পাসওয়ার্ড আপনারা নিজে নিজেই রিসেট করে নিতে পারেন তো এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে সাথে বলছি আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি please hit the subscribe my channel and press the bell icon এবং সেই সাথে থাকা ফেসবুক পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আমি কাজ করছি তো ফার্স্টে আমাকে ফোনটি অফ করে নিতে হবে আমি ফোনটি অফ করে নিচ্ছি অফ হয়েছে আপনাকে ফোনটি রিসেট করার জন্য ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে তো আমি volume power button plus button একসাথে চেপে ধরলাম এটা ব্যাটারিটা একবার আমি একটু খুলে লাগিয়ে নিচ্ছি তো দেখেন আমি ভলিউম তো দেখেন আমাদের যে অপশনটি এসেছে আমাদের ফার্স্ট আছে রিবুট সিস্টেম রিবুট আমরা সরাসরি চলে যাব ওয়েব ক্যাশ পার্টিশন তো আমরা একবার পার্টিশন দিয়ে নেব ওকে পার্টিশন হয়ে গেছে এরপর আমরা চলে যাব ফ্যাক্টরি ডাটা রিসেট তো আমরা ফ্যাক্টরি ডাটা রিসেটটা দিয়ে দিলেই এটা মোটামুটি একটা রিসেট কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ। হয়ে গেছে এখন আমরা রিবুট করিয়ে দিব রিবুট সিস্টেম নাও আমার তো বন্ধ না একটু সময় লাগতে পারে কাজটা কমপ্লিট হওয়ার জন্য তো আপনারাও এভাবে আপনাদের ফোনগুলো রিসেট করতে পারেন আর সেই সাথে সাথে আমি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদেরকে বলবো please hit the subscribe my channel and press the bell icon এবং সেই সাথে সাথে আমার পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো দেখতেছেন যে ফোনটি আমাদের অন হয়ে গেছে এবং কি কমপ্লিট হয়ে গেছে